বড় দোকান হ্যাঁ আমাদের রাস্তার দরকার রাস্তা যদি না পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার চিফ কর্মকর্তা সকল বিভাগীয় কর্মকর্তা এখানে ছিলেন তারা সেখানে কথা বলেছেন এবং জেনারেল ম্যানেজার এবং জেইবিআর মহোদয় তিনি আশ্বস্ত করেছেন আমাদের রেলের সঙ্গে বিশাল একটি বাজার আছে শাখাটা উপজেলা সব থেকে বড় বাজার ঘোনারপাড়া বাজার এই বাজারের অভিমুখে প্রায় চারটি রাস্তা আছে যদি চারটি রাস্তায় চারটি গেট নির্মাণ না হয় তাহলে বাজারের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না পরিষদের চেয়ারম্যান আমাদের চলছে এখানে আমাদের মেইন হচ্ছে সমস্ত দাবিগুলো